ఏ భాయన దుకాణ కాయట আছে কায়টা এলা ভানা ভাইনা দোকানে কায়টা আছে বলিনি কায়টা নেইছু বিরিয়ানি চিকেন প্লেট মিলছি কি এ দোকানে নাই তিন মিলে আরি কোনটি মিলছি কোনি অলপ তুই মকে মুই না জানি ভানা তুই না জানো ছেলে হও ঠিক আছে পিজা আছে কি দোকানে এ রেশন দোকানে কোনটির পিজা হও ঠিক আছে ইতি বিকাশ না হলে পিজা নাকি আরে বড়া সিংড়া গাড়ি ফাটা বিকাশ নাকি নাই সেটা এমন কাইটা সে বিকু নাই আমি ও হ ঠিক আছে তেমন তাহলে এটা রেশন দোকান নাকি এটা মুই সিংড়া গাড়ির দোকান খাই বলে ভাব ধরলি আরে ইতি বড়া পাকড়ি দোকান পাট্টা টিফিন দোকান কোন পাকা আছে কোনি মকে তুই ইতি কোনতে নাই এ মা গো মরে গেলি রে মুই হ্যালো মংলু কোনতে আছো স তুই কোনি মকে অলপ মই বণকু কইলিনি হ তুই অলপ আইতুস বলো ইতা এ বাটে টিফিন দোকান মন নাই কি কেনতে এ না এতে টিফিন দোকান নাই হ ওই তো মই জিবি বেতে মাতালে যাবে তেবে এ মিস্টার বন্ডকু এই काय टाइला रे তোকে তুই জানিস নি মই গালি নি তোকে काय प्रॉब्लेम হইলা যে মই গালি মই গালি নি তুই काय কইলিস নি মকে ক মই গালি নি মিস্টার বন্ডকু তুই কাকে ফোন করলিস তোর ব্যাটারি দেখ মোবাইলটা তুই ব্যাটারি নইলা মোবাইল লগে ফোন করে আমকে বকুয়া বনাইছ নাকি কি রে মৌলুকে ফোন করলাম এ আরি রেশন দোকানে টিফিন কজবার আইলা আছি ভকুয়া সড়া নইলে জুইতে আমি নরম জু আও জুবে জু উঠি যা